আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম বড় ভাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলে ভিডিওগুলো অনেক পুরনো ভিডিও ইভেন এগুলো দেওয়া হয়নি তাই দিচ্ছি তো ভিডিওটি হচ্ছে তিস ওয়েগার ইমোটের যে ভিডিওটা ওই ভিডিওটা দিচ্ছি সে ওয়েগারের সাথে মজা আর আজকের বেশি কথা না বলে ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Hang him from the yard. পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর দেখতেই পাচ্ছেন সেই টপ আপ ইভেন্টের ড্রেস আপটা তো আমি ভুল করে ইভেন্টে ঢুকে গেছিলাম আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করি ভুলেও কালা কালাচান কালাচান ক্যারেক্টারটা নিব না তো আমি আজকে অ্যান্টনি আবার না জনি সিস দাদারে নিয়ে নেই দেখি জনি সিস দাদা কি করতে পারে আমার জন্য তো আমি যেহেতু ইনভাইট না হয় সেজন্য আমি আগে আমার ইনভিটেশনের জিনিসগুলো অফ করে নিই তো টু দিয়ে ইনভিটেশন অফ করে এবং সাথে সাথে ইভেন্টে ঢুকে গেলাম তো প্রথমে আমি দুটো জিনিস রিমুভ করব। সেটা দুটোটাই গান বক্স কারণ আমার ভাগে তো গান বক্স ছাড়া কিছু ছোটে না তাই আমি দুটোটাই গান বক্স রিমুভ করলাম তো দেখি নয় ডায়মন্ডে কী পাই আমি জানি নয় ডায়মন্ডে আমাকে প্রথমে উত্তর খাবারই দিয়ে দিবে তো দেখি কি দেয় নয় ডায়মন্ডে আমাকে প্রথমে না নয় ডায়মন্ডে আমাকে আজকে প্রথমে একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার দিয়েছে তো আমি কুত্তার খাবারটা রেখে দিয়েছি তো এখন উনিশ ডায়মন্ডের স্পিন দেখা যাক আমি উনিশ ডায়মন্ড দিয়ে পেলাম একটা কিউ প্রেগনেন্ট উনচল্লিশ ডায়মন্ডের স্পিন এখন কি পাই হ্যাঁ উত্তর খাবার দিয়েছে এখন উনসত্তর ডায়মন্ডের স্পিন দেখা যাক উনসত্তর ডায়মন্ড স্পিনে কি পেয়ে যাব না পেয়েছি একটা প্যারাসুটের স্পিন নিরানব্বই ডায়মন্ডের স্পিন স্পিন গাইস দেখতেই পাচ্ছেন নিরানব্বই ডায়মন্ডের স্পিন এবং পেলাম একটা লুটবক এখন একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন আমি এর সাথে সাথে পেয়ে গেলাম একটা প্যানের স্কিন এখন একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনকে আমি এটা পেয়ে যাব না রিমোটটা পেলাম না তো গান স্কিনটা পেলাম কম দামি টাকায় একশো নিরানব্বই এখন চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনের সাথে সাথে পেয়ে গেলাম টিস উইগার ইমোট তো ইমোটটা আমরা ক্লেম করি দেখা যাক আর ভালোবাসা অবিরাম সবার কাছে যারা আমাকে প্রতিনিয়ত অনেক সাপোর্ট দিচ্ছেন তো এভাবে সাপোর্ট দিয়ে থাকবেন চ্যানেলের রিস্কটা খুব কমে গেছে আর আমরা কিছুদিন পর লাইভ লাইভ গেম পেলে শুরু করব যারা যারা খেলতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আসবেন এখন কম টাকা ভালো স্কিন ইভোগান বাদ দিয়ে আমি এটা আপাতত নিয়ে নিই double rate of fire plus reload sprint আর ম্যাগাজিন মাইনাসে আছে তো ভালোবাসা অবিরাম সবার